সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ ব্যাংকসের অষ্টম পর্বে মাঝখানে একটু অন্য কিছু করে একটু ব্যতিক্রমী কিছু করে আমরা আবার আমাদের গুরুগম্ভীর আলোচনাতে ফিরে এসেছি কয়েক অধ্যায়ে যে ধারাবাহিক গল্পটি শুরু করেছিলাম সেই ঐতিহ্য মোতাবেক আমরা আজকে কথা বলবো এলামাইট সভ্যতা নিয়ে এর আগে আমরা দেখেছি ইন্দো ইউরোপিয়ান গ্রিকরা মেনোমানদের সভ্যতা এবং ইন্দো ইউরোপিয়ান আরজ্যরা সিন্ধু সভ্যতাকে প্রতিস্থাপিত করেছিল আজকে আমরা দেখব ইন্দো ইউরোপিয়ান ইরানিয়ানরা যে এরামাইট সভ্যতা প্রতিস্থাপিত করেছিল তাদের সভ্যতা ও ভাষা কেমন ছিল ভারতীয় উপমহাদেশ এবং মেসোপটেমিয়া ঠিক মাঝখানে অবস্থিত ইরান ইতিহাসের সূচনা লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে এসেছে তো এরামাইট এই অঞ্চলের প্রাচীনতম সভ্যতা তিন হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এই সভ্যতার নিদর্শন পেয়েছেন প্রত্নতাত্ত্বিকগণ মেনুয়ান এবং সিন্ধু সভ্যতার তুলনায় মোটামুটি একটু বেশি তথ্য জানা যায় এরামাইট সভ্যতার ব্যাপারে তবে সেটাও যে খুব আহামরি বেশি তথ্য তা নয় বেশিরভাগ তথ্য আসে প্রতিবেশী মেসোপটেমিয়া অঞ্চলে সুমেরিয়ান এবং আকাদিয়ানদের লিপিবদ্ধ নথিপত্র থেকে মেসোপটেমিয়ান মেসোপটেমিয়ানরা বেশ কয়েকবার এই অঞ্চল দখলের চেষ্টা করেছে এবং সফলও হয়েছে আবার এরামাইট রাজত্ব মেসোপটেমিয়াতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে নানা সময়ে নানাভাবে যাদের ধারণা রাজনৈতিক উত্তেজনা আধুনিক সমাজের জিনিস পুরনো পৃথিবীতে এর কোনো অস্তিত্ব ছিল না তাদের ধারণাটা ভুল যা হোক নব অ্যাসিরীয় সাম্রাজ্যের পরাক্রমশালী সম্রাট আশুর বাণীপাল ছয়শো পঞ্চান্ন থেকে ছয়শো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এলামাইট ধ্বংস করে দেন তবে তিনি যতটা ভালো করে এই সাম্রাজ্য ধ্বংস করতে পেরেছেন বলে ভেবেছিলেন আসলে তা হয়নি ইরানে বেশ কিছু জনপদ ক্ষমতা দখলের চেষ্টা করেছিল এদের মধ্যে ইন্দো ইউরোপিয়ান ইরানীয়রাও ছিল মোটামুটি এক হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে ইন্দো ইউরোপীয় ইরানিরা এরাম বা বর্তমানে যেটা ইরান এই অঞ্চলে আসে এরাম ধ্বংসের পর অ্যাসিরীয় সাম্রাজ্যও দুর্বল হয়ে যেতে থাকে সেই সুযোগে ইরানিরা মেসোপটেমিয়ার ক্ষমতা উৎখাত করে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করে এদিক দিয়ে সবচেয়ে সবচেয়ে বেশি সফল হয় অ্যাকিমেনিড সাম্রাজ্য পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো ত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রবল প্রতাপের শাসন করা এই সাম্রাজ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাপ রেখে গেছে ইতিহাসে পরবর্তী গ্রিক এবং রোমান সাম্রাজ্য অ্যাকিমেনিডদের কাছ থেকে সুবিস্তৃত রাজ্য পরিচালনা অনেক শিক্ষা গ্রহণ করেছিল অ্যাকিমেনিডরা ইন্দো ইউরোপিয়ান ফার্সি ভাষায় কথা বললেও রাজ্যের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করে আরামাইক যেটি একটি সেমিটিক ভাষা এবং তাদের পূর্বতন এরামাইটদের ভাষাও পবিত্র এবং রাজকীয় ভাষা হিসেবে রয়ে যায় আগে মিনোয়ান এবং সিন্ধু সভ্যতার ব্যাপারে বলেছি সেগুলি হয়তো আগ্রোটিনেটিভ ছিল ইরানের এরামাইট ভাষা নিঃসন্দেহেই আগ্রোটিনেটিভ ছিল তবে এর সাথে পরিচিত অন্য কোনো ভাষা মিল পাওয়া যায়নি এরামাইট যে লিপিতে লেখা হতো ধারণা করা হয় সেটি সুমেরিয়ান কিউনিফর্মের থেকে অনুপ্রাণিত ভবিষ্যতে কখনো সেটা নিয়ে বিস্তারিত কথা বলার আমার ইচ্ছে আছে তো আজকে এই পর্যন্তই থাক এপিসোডটি ভালো লাগবে লাইক দিন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করে আমার এই ভিডিওটি ছড়িয়ে দিন ভাষা নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ